আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সাগর আর আমাদের আজকের ভিডিওটা হলো ফেসবুক বিজনেস সুইট নিয়ে বিজনেস সুইট হলো ফেসবুকের এমন একটা অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আপনারা আপনার বিজনেস পেজকে কন্ট্রোল করতে পারেন এখানে হোম পেজ আছে এটা আমাদের বিজনেস সুইটের হোম পেজ এটা পোস্ট এখানে আপনি আপনার যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টকে দেখতে পারবেন দেখেন আমার এই পোস্টার অ্যাডস রান আছে ভিউ ডিটেলসে যেয়ে আমি সম্পূর্ণ তথ্য দেখতে পারবো কত দিন থাকবে অ্যাক্টিভিটি কত ডলার কেটছে কত তারিখ পর্যন্ত ক্রিয়েটারকে প্লেসমেন্ট কোথায় অডিয়েন্স নেম নেম সব কিছু রয়েছে এখানে আপনি পোস্ট ক্রিয়েটের অপশন আছে এখানে আপনি যদি শুধুমাত্র ফেসবুকে জানেন এতগুলো অপশন পাবেন না এখানে আপনার টেক্সের বিভিন্ন কালার হ্যাশট্যাগ রয়েছে আপনি মেসেজ বাটনটা ডাইরেক্ট ক্রিয়েট করতে পারবেন তারপর রয়েছে আপনার ইনবক্স এখানে আপনি আপনার ক্লায়েন্টদের সাথে ডিরেক্ট তারা আপনাকে এস এম এস করলে কথা বলতে পারবেন এখানে কমেন্ট সেকশন আপনাকে কে কমেন্ট করলো কোথায় কমেন্ট করলো এটা আর এটা আমাদের টুলস টুলসে গিয়ে আপনি যে পেজ এক দেখুন একটা আইডির তো মাল্টি পেজ থাকে তখন আপনি এখানে ক্লিক করার পর মাল্টি পেজ থাকলে আপনি পেজগুলো শো করবে যেহেতু আমার একটা পেজ তাই গিয়ে করলো না এখানে নোটিফিকেশন আছে অ্যাডস আপনার এই অ্যাপসটা থাকলে অ্যাড ম্যানেজার ইউজ করতে হবে না এখানে আপনার অ্যাডসের মাধ্যমে যা আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন সবচেয়ে বড় কথা অল ইন ওয়ান এখানে সব কিছু আছে আপনি স্টোরি ক্রিয়েট করতে পারবেন এখানে আপনার স্টোরি আছে এখানে অ্যাক্সেস দিয়ে আমি আপনি স্টোরিগুলো দিয়ে দিবেন আপনার যদি স্টোরি দেওয়ার প্রয়োজন হয় আপনার লাস্ট তিরিশ অডিয়েন্স প্রমোট অপশন সব কিছু অ্যাডভান্স ফিচার সাথে নোটিফিকেশন বাটন রয়েছে ওবিডে যেটার মাধ্যমে আপনি কোনো ঝামেলা ছাড়া আপনার পেজ কন্ট্রোল করতে পারবেন এখানে আপনার শুধুমাত্র পেজের অল অ্যাক্সেস এখানে থাকবে